ತೆಗೆದಿತ್ತು ಗುಡ್ ಮಸ್ತ್ ಆಚಿಂದ ಎಲ್ಲನಿ ಮಾರು ನೆಂತ ತೆಗಿಕೆ ಬಿದ್ದಿಕಿ ನೈ ಮುಯ್ ಏಯ್ ಕಣಗಾಲಸ್ ನೀ মুঝে কথা করিয়া বিতা খায় দিবি তাকে কাটা কৰি পটাই কৰি খাইবি দিবি মই কোন গাঁৱত খাই এটা কাটা কৰি তাকে দেখি কৰি আহিবি মই তুই মাত্র ক বঢ়িয়া সুন্দর দিছিলস নি you are so beautiful so cute আছস মিশা আর আন্তি বড়ে সুন্দর সো বিউটিফুল আকা দিছিলস নি সতাইছে বেশি সুন্দর দিছিলস নি তুই তমকে পিলা মনকে তহি মনকে লাইন মারবা ছড়া খাইটা জানাকি খালি আমুয়া বুটি গোসালি ডায়মন্ডে তো কই দিল নে দেখতে তহি মনকে লাইন ছুটকে কয়টা বলি করে কইলা তুমি কো খায়ো কো খাই মহে কো খায়ো তুই সে তো কি খালি আমুয়া বুটি কুসালি বলি করে কইলা মকে এটা গিনে মুসু খাই উঠে আইলো সাচ্চুস বুটি কুসালি আর দাবন ডেট কইলা হসে তো কি বাদি গেলা মকে এটা গিনে মুসু খাই উঠে আইলো সাচ্চুস তুই তুই টেনশন না নে আমার প্রবলেম সলভ করতে বি টেনশন না নে কেন মুই এবে জিদি সিচুয়েশন খাতাই নে হ্যাঁ, কাল নে মুই র তেগরে খাতা করে এই করে আইয়া হ্যাঁ, র Wow, you are so beautiful, my sweetheart. Masta dishes ni matsuati. Maran. Aha. Ter kontak na wati de tamakay. Why not, diba? More na ulit hindi niya. More na abang na boleh sa kuntulia oh, <laughs> no, no, no, no. <laughs> no, no, no, no. <laughs>